যে কোনো এক একটা শাটডাউন ষাট শাটডাউন দেয় নেই আমি তারপরে এই হাতের যে অবস্থায় হাত কিন্তু কেটে ফেলতে হচ্ছে তারপরে পায়েতে তারপরে অনেক অস্তিত্ব আছে কিন্তু তাদের অবহেলার কারণে আমাকে শাটডাউন নেই কিন্তু এই হলো আমার দুর্গতি কিন্তু কেউ আমার জন্য হেল্প করতেছে না কেউ আগে বেরো আসতেছে না যদি আমি কোনো অবদান পাই তাহলে তো আমার বাকি জীবনটা কাটিয়ে যাবে কিন্তু এগুলি করার জন্য আমি এত কিছু করতেছি কিন্তু মানুষকে পাচ্ছি না কাছে কিন্তু আমার একটা ছেলে আছে একটা মেয়ে বউ আছে তারা কেউ এখন আসে না এই অবহেলার কারণে আমার হাত পাও নাই বিদায় থেকে এখন কর্ম করতে পারি না বিদেয় আমি এখন পুরা পেতে পারি না সেজন্য আমার বউ চলে গেছে আমার ছেলে বের বিদের কাজ করতে এই কিচেন হয়েছে কেউ সাহায্যও দেয় না ইয়েও করে না এখন আমার অনেক কষ্ট হয়েছে ছেলেটার জীবনটাই মাটি ছেলেটাকে আর কেউ ভালোবাসে না আমার ছেলেটা তো আমি ছাড়া আর দুনিয়াতে কেউ নাই ছেলেটা কেরা আছে কেরা দেখবে যা খাই যা জোটাই তাই খাই দেওয়ার মতন কেউ এমন একটা জোর নাই যে এখন